হ্যালো সবাইকে আর্নিংস মাস্টার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা মূলত তাদের জন্য ইম্পর্ট্যান্ট হতে চলেছে যারা ট্রেডিং মাত্র হয়তো শুরু করেছেন অথবা শুরু করবেন ভাবছেন এই রকম কিন্তু ট্রেডিং নিয়ে আপনাদের মনে অনেক ধোঁয়াশা আছে অনেক আপনারা এই মানে তথ্য পাচ্ছেন যেটাকে হচ্ছে আপনাদের মনে হচ্ছে যে এটা আপনি ঠিক বুঝতে পারছেন না আমি তাদের জন্য একেবারে ট্রেডিংয়ের জগতে নিউ কামার অথবা যারা আসতে চাইছেন আসবেন কি না দোটানায় আছেন তাদের জন্য একেবারে খুব সহজ ভাষায় আমি ট্রেডিংটাকে বোঝানোর চেষ্টা করছি আজকের এই ভিডিওতে তো আপনি যদি ট্রেডিং সম্পর্কে ধারণা নিতে চান অথবা ট্রেডিংয়ে আসতে চাচ্ছেন বা ট্রেডিংটা কি বুঝতে চাচ্ছেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যে খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে ভিডিওটা দেখে রাখুন আমি একেবারে খুবই খুবই সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব এবং আমাদের গতানুগতিক লাইফের সাথে মিলিয়ে কিছু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব যেটা হয়তো আপনাকে ভবিষ্যতে যখন আপনি ট্রেডিংয়ে আসবেন অথবা আপনি যদি ইতিমধ্যে এসে থাকেন খুব সাপোর্ট দেবে আমি খুব বেশি টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে যাব না খুব বেশি ইনিশিয়াল ল্যাঙ্গুয়েজে যাব না একেবারে সহজ করে বোঝানোর চেষ্টা করব তো আর দেরি না করে চলুন শুরু করি তবে তার আগে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলে আমি ট্রেডিং ক্রিপ্টো এই সংক্রান্ত ভিডিও প্রায় নিয়ে আসি তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে আমি এই ধরনের ভিডিও পাবলিশ করলে হচ্ছে সবার আগে নোটিফিকেশনটা আপনি পেয়ে যান এবং ভিডিওটা দেখে নিতে পারেন হয়তো আপনার কিছু উপকার হবে এবং এই ভিডিও দেখে যদি আপনার কিছু উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আরও কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন আমি আমার সাধ্যমতো আমার জ্ঞানের সীমা যতদূর দূর পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আর দেরি না করে চলুন শুরু করি প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে ট্রেডিং কী ট্রেডিং কি এই বিষয়টাকে বুঝতে গেলে প্রথমে আমাদেরকে আমরা একটু গুগলের আশ্রয় নেব আমি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ট্রেডিং কি আপনাদের জন্য লিখে রেখেছি তো চলুন আগে একটু গুগলের ভাষায় দেখে আসি গুগল কি বলছে ট্রেডিং সম্পর্কে তো আমি এখানে গুগলের কাছে জিজ্ঞেস করেছিলাম গুগলে সার্চ করেছিলাম ট্রেডিং কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি সার্চ করেছিলাম ট্রেডিং কি গুগল আমাকে একটা উত্তর দিয়েছে উত্তরটা হচ্ছে trade involves the transfer of goods from one person to entity to another often in exchange for money economist refer to a system or network that allows trade as a market. An early form of trade, the gift economy saw the exchange of goods and services without an explicit agreement for immediate or future rewards. এটা গুগল ইংরেজিতে বললো আমরা এটার মানে নিজেদের মতো করে বুঝবো তবে তার আগে দেখি এইটার বাংলা ট্রান্সলেশনে গুগল কি বলছে আমি গুগলে যখন ওই লেখাটা যেটা আমাকে গুগল বলেছিল উইকিপিডিয়ার বরাত দিয়ে সেটা যখন গুগলে এনে ট্রান্সলেট করলাম গুগল আমাকে আপনারা জানেন যে গুগলের ট্রান্সলেশন বাংলার জন্য ভালো না এবং ভাঙা ভাঙা ট্রান্সলেশন করে দেয় তবু এইটা আমি আপনাদের দেখাচ্ছি এই কারণে প্রথমে আপনারা এখানে একটু যদি খেয়াল করেন দেখতে পাবেন প্রথম যে শব্দটা এই শব্দটা শুধু দেখানোর জন্যে আমি আপনাদেরকে এই গুগলের এই ট্রান্সলেশনটা দেখাচ্ছি আর কোনো কারণ নেই এটা হচ্ছে বাণিজ্য আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই গুগল বাণিজ্য দিয়েছে আমরা যেটা সার্চ করেছিলাম সেখানে ছিল ট্রেড ট্রেডের অর্থই হচ্ছে বাণিজ্য এখান থেকে আমি আর কিছু দেখাবো না কারণ গুগলের কাছ থেকে আমাদের ট্রান্সলেশন আর কিছু এইখানে গুগল আমাদেরকে যেটা ইংরেজিতে বলেছে সেটার সোজা অর্থ হচ্ছে ট্রেড হচ্ছে ব্যবসা অর্থাৎ একটা জিনিস একজনের কাছ থেকে আরেকজনকে বিক্রি করা অথবা একজন থেকে আরেকজন কিনে নেওয়া এটা হচ্ছে ট্রেডিং এখন আমরা চলুন আমরা এখান থেকে মোটামুটি আশা করছি আপনারা ট্রেডিং কি এক কথায় বুঝতে পেরেছেন এখন বাকি আলোচনায় চলে যাই এইখানে আমরা যে ট্রেডিংটা নিয়ে কথা বলছি এটা হচ্ছে ক্রিপ্টো ট্রেডিং ক্রিপ্টো ট্রেডিং হচ্ছে ক্রিপ্টো আপনারা জানেন একটা কয়েন বা টোকেন এটাকে বলা হয় ডিজিটাল অ্যাসেট অর্থাৎ ডিজিটাল মুদ্রা যেটাকে আপনারা কিনতে পারবেন এবং বিক্রি করতে পারবেন এই কেনা বেচার উপরে আপনারা এখান থেকে লাভ করতে পারবেন এটা একটা বিজনেস আপনি কিনছেন অন্য কারো কাছ থেকে আপনি এটা আবার বিক্রি করছেন অন্য কারো কাছে আপনি একটু কম দামে কিনছেন একটু বেশি দামে বিক্রি করছেন একটু আমাদের গতানুগতিক জীবন দিয়ে চিন্তা করুন আপনি যে কোনো একটা ব্যবসা করতে যান না কেন সেখানে আপনার প্রথমে কি খেয়াল থাকবে যে আমি প্রথমে আপনি একটা প্রোডাক্ট সিলেকশন করবেন সেই প্রোডাক্টটাকে আপনি চাইবেন যথাসম্ভব কম দামে কিনতে এবং সেটা কিনে এনে আপনি যখন বিক্রি করতে যাইবেন তখন যাবেন তখন নিশ্চয়ই হচ্ছে যে দামে আপনি কিনেছেন সেই দামে বিক্রি করবেন না অথবা তার চেয়ে কমেও বিক্রি করবেন না আপনার সবসময় টার্গেট থাকবে আমি একটা বেশি দামে বিক্রি করব এবং সেই দামটা আপনার একটা মনে মনে একটা আশা থাকবে যে আমি এই দামে বিক্রি করব এই প্রোডাক্টটা এবং আমি এখান থেকে এত টাকা প্রফিট করব জাস্ট ট্রেডিংটাও তাই আপনি এখান থেকে কম দামে একটা কারেন্সি কিনবেন যেটার যখন মার্কেটে প্রাইস আরও বাড়বে তখন এখন এখানে কথা থেকে যায় যে ঠিক আছে আমি কিনবো আবার সেলও করব কিন্তু এটা আমি বুঝবো কি করে কখন দাম কমবে কখন বাড়বে এইটার একটা ব্যাপার আমি শেষে আলোচনা করব কিভাবে আপনারা বুঝতে পারবেন এবং এখনই বোঝার জন্য আপনাদের কোনো কঠিন পথে না গিয়ে একটা সহজ পথ আপনাদেরকে আমি দিয়ে দেবো যেটাতে আপনারা হয়তো কখন কিনবেন কখন বিক্রি করবেন বুঝতে পারবেন তার আগে আরও কিছু বিষয় রয়েছে যেটা আরও কিছু প্রশ্ন রয়েছে যেটা আপনাদের মনে স্বাভাবিকভাবেই আসে আমি সেগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করছি দ্বিতীয় যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেচা কেনাটা করবো কোথায় বেচা কেনা কোথায় করব। অর্থাৎ আমি যে ক্রিপ্টোটা কিনবো এবং বিক্রি করব সেটা কোথায় করব। এটার জন্য কি আমার এলাকার বাজারে যেতে হবে নাকি কোনো একটা দোকানে গিয়ে কিনতে হবে আর একটা দোকানে গিয়ে বিক্রি করতে হবে না এগুলো আপনাকে কিচ্ছুই করতে হবে না এর জন্যে মার্কেট প্লেস রয়েছে অর্থাৎ বাজার রয়েছে সেটা ফিজিক্যালি না অনলাইনে আপনারা বাইন্যান্সের নাম শুনেছেন গেট ডট আইও নাম শুনেছেন এইরকম অসংখ্য এক্সচেঞ্জ রয়েছে ফাইভ রয় একটা নতুন এক্সচেঞ্জ এসেছে সেটাতে ট্রেড করা যায় এবং সেইখানে আপনারা অ্যাকাউন্ট করলে চল্লিশ ডলার বোনাস পাবেন তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব সেটা থেকে আপনারা সেই এক্সচেঞ্জে আপনারা জয়েন করতে পারবেন ট্রেড করতে পারবেন খুব সহজে সেটা হচ্ছে এটা একটা মার্কেট প্লেস তো এই ধরনের মার্কেট প্লেসগুলোতে আপনি কিনবেন এই ধরনের মার্কেট প্লেসগুলোতেই আপনি বিক্রি করবেন এখানে আপনি অনেকগুলো পণ্য পেয়ে যাবেন যেমন একটা বাজারে গেলে আপনি ধরুন আপনি যদি ঢাকার চক বাজারে যান চক বাজারে আপনি অনেক প্রোডাক্ট পাবেন ভ্যারাইটিস প্রোডাক্ট পাবেন আপনি যে টার্গেট নিয়ে যাবেন না কেন যে পণ্য কেনা টার্গেট নিয়ে যান সেই ধরনের পণ্য আপনি অনেক পেয়ে যাবেন এখানেও আপনি অনেক পাবেন এর মধ্যে থেকে আপনাকে রিসার্চ করে অথবা কারোর রিসার্চের হেল্প নিয়ে আপনাকে এখান থেকে কারেন্সিটা কিনতে হবে এবং ঠিক সময় মতো বিক্রি করতে হবে এখন এখানে একটা কথা থেকে যায় যে বাজারে তো আমি গেলাম একদিন বাজার আমি একটা প্রোডাক্ট কিনলাম এবং একদিনের মধ্যে বিক্রি করলাম অথবা একটা দোকানে গেলাম আমার প্রোডাক্টটা নিয়ে সেখানে বিক্রি করে দিয়ে চলে আসলাম এখানে আমি কিভাবে বিক্রি করব আমি কি সারাদিন এখানে বসে থাকব বিক্রি করার জন্যে সারা রাত দিন আমার এখানে থাকতে হবে না এখানে এই ধরনের কিছুই করতে হবে না এখানে আপনাকে যেটা করতে হবে এই যে বাজারগুলো আছে মার্কেট প্লেসগুলো আছে বাইন্যান্স গেডোটায়ো ফাইব্রা ইত্যাদি এইগুলাতে এক এরা এই বাজারটা আপনাকে একটা সুযোগ দিচ্ছে যেটা হচ্ছে আপনি এখানে এসে এখান থেকে একটা অ্যাসেট কিনেছেন একটা কারেন্সি কিনেছেন এইটাকে আপনি কত বিক্রি করতে চান তাদেরকে জানিয়ে দিতে হবে জানিয়ে দিলে তারা করবে কি আপনার কাছ থেকে ছোট্ট একটা চার্জ নেবে নিয়ে ঠিক সেই দাম যখন আসবে তখন সেটাকে তারা সেল করে দিয়ে আপনার অ্যাকাউন্টে আপনার এক্সপেক্টেড যে পয়সাটা যে ইউএসডিটা বা ইউএসডিটিটা এটাকে তারা রেখে দিবে যেটা আপনি আপনার ইচ্ছা মতো যখন খুশি তুলে নিতে পারবেন এর জন্য আপনাকে এখানে বসে থাকার দরকার নেই হ্যাঁ এইখান থেকে আপনি খুব সামান্য চার্জ তারা হয়তো নেবে নেওয়ার ফলে আপনি এইখানে শুধু বাই করে কিনে আপনার যখন সেল করার মানে যে দামে সেল করার ইচ্ছা সেই দামটা বসিয়ে দিবেন এর জন্য অপশন আছে জায়গা আছে আমি অন্য ভিডিওতে সেটা দেখিয়ে দেব বসিয়ে দিবেন সময় মতো সেটা অটোমেটিক্যালি সেল হয়ে যাবে এই মার্কেট প্লেসই আপনাকে সেটা সেল করে দিবে তো এই হচ্ছে মোটামুটি বেচা বিক্রির সমাধান এরপরে আরও একটা প্রশ্ন আছে আপনাদের আমি জানি সেটা একটু কথা বলি এখানে একটা কথা যেটা আছে সেটা হচ্ছে যে সবই তো বুঝলাম বেচা বিক্রির ঝামেলা নাই তারপরে আমাকে শুধু কিনে বসে থাকলেই হবে আচ্ছা এখানে আমাদের লাভ ক্ষতির ব্যাপারটা কি ভাই এখানে একটা কথা প্রথমেই বলতে হয় আগে একটু তিতা বলে নেওয়া ভালো সেটা হচ্ছে আপনারা জানেন ব্যবসা করতে গেলে সেখানে লাভ ক্ষতিরও ব্যাপার আছে লাভ থাকবে ক্ষতিও থাকবে এটা অন কাইন্ড অফ বিজনেস আর কিচ্ছু না এটা কোনো আলাদিনের প্রদীপ না কোনো মিরাক্কেল না রাতারাতি কোটিপতি হয়ে যাওয়ার মতো কিছু না এটা একটা বিজনেস আপনাকে এখানে লাভ ক্ষতির চিন্তা মাথায় নিয়েই আসতে হবে খুব ছোট অ্যামাউন্ট দিয়ে এখানে শুরু করবেন যদি আপনি শুরু করেন এর আগেও আপনার অ্যামাউন্ট ইনভেস্ট করার আগে অনেক পদ্ধতি আছে পেপার ট্রেড আছে ইত্যাদি আছে যেটা দিয়ে আপনি হচ্ছে পয়সা ইনভেস্ট না করেই শিখতে পারবেন সেগুলো আগে করবেন তারপর আপনি যখন মার্কেটে ঢুকবেন প্রথমবার আমার সাজেশন হচ্ছে খুব ছোট অ্যামাউন্ট দিয়ে ঢুকবেন দশ ডলার সর্বোচ্চ দশ বারো পনেরো ডলার সর্বোচ্চ দিয়ে ঢুকবেন সেটা দিয়ে যদি আপনার এখানে আপনি কিছুদিন কাজ করেন আপনি বুঝে যাবেন কি করলে লাভ হবে কি করলে ক্ষতি হবে তো তারপরে একটা কথা হচ্ছে এখানে যে আপনি যদি এই বাজারটাকে ঠিকমতো বুঝতে পারেন বাজারের চাহিদাটা বুঝতে পারেন আপনি যে পণ্যই কিনতে যান বাজারের চাহিদা আগে আপনাকে বুঝতে হবে বাজারে কি চলছে কি প্রোডাক্ট চলছে কোনটা চলছে না কোনটা আসছে পচে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে বাজার থেকে আউট হয়ে যাচ্ছে এই সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে এই ধারণা যদি আপনার থাকে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা এখানে খুব কম থাকবে আপনি যদি হুট করে এসে শুরু করে দেন কিছু না জেনে কোনো ধারণা না নিয়ে তাহলে ভাই এই মার্কেটটা আপনার জন্য না আপনি আজকে আসুন বাজার সম্পর্কে ধারণা নিন সেই প্রোডাক্টটা কিনুন সেই অ্যাসেটটা কিনুন সেই কারেন্সিটা কিনুন যেটা আপনাকে লাভ দেবে বলে আপনার বিশ্বাস তৈরি হয়েছে এবং শুধু শুধু বিশ্বাস তৈরি হয়নি বিশ্বাস তৈরি হওয়ার পেছনেও কিছু লজিক্যাল কারণ আছে যদি আপনি সেটা করতে পারেন তাহলে এখান থেকে আপনার ভালো পরিমাণ ইনকাম করা এবং আপনার অর্থনৈতিক সচ্ছলতা তৈরি করা সম্ভব ক্রিপ্টো মার্কেটটা রাতারাতি মানুষকে ধনী বানিয়ে দিতে পারে আবার খুব বেশি মাতাল হয়ে গেলে না জেনে শুনে লাফিয়ে পড়লে রাতারাতি ফকিরও করে দিতে পারে এখানে আসতে গেলে আপনাকে আগে ভালো মতো বুঝে শুনে আসতে হবে লাভ ক্ষতির হিসাব করে আসতে হবে এখানে আপনার ক্ষতি হতে পারে তবে সেই ক্ষতিটা নির্ভর করবে কত বেশি হবে এখানে কত ক্ষতি হবে কি না হবে কত লাভ হবে কি না হবে এইটা নির্ভর করবে আপনার জানার উপরে এবং আপনার মার্কেটের আপডেট রাখার উপরে তবে একটা অপশন আমাদেরকে এই যে একটু আগে যে বাজারের কথা বললাম মার্কেট প্লেসের কথা বললাম এই মার্কেট প্লেসগুলো দেয় যেটা হচ্ছে আপনি মনে করেন একটা কারেন্সি আপনি কিনলেন দশ ডলারে এটাকে আপনি বিক্রি করতে চাইলেন বারো ডলারে ওখানে আপনি সেল অর্ডার বসাই দিলেন মার্কেটকে বলে দিলেন যে আমি এটা বারো ডলার হলে সেল করবো তোমরা সেল করে দিও এটা সে এইভাবে একটা সেল অর্ডার বসাই দিলেন তো সেল অর্ডার বসানোর সাথে সাথে এখানে আপনি একটা কাজ করতে পারেন আপনি যদি মনে করেন যে এই টোকেনটাকে আমি দশ ডলারে কিনছি আমি এখান থেকে সর্বোচ্চ দুই ডলার লস বুক করতে চাই মানে আট ডলার পর্যন্ত যদি নামে তাহলে আমি চাই যে আমার আট ডলারেই বিক্রি করে দিব এর নিচে আমি আর নামবো না তাহলে আপনি এই এই সুযোগটাও এই মার্কেটগুলো আপনাকে দেবে যে আপনি সেখানে তাদেরকে জানিয়ে দেবেন অপশন আছে সেই অপশনে আপনি লিখে দিবেন যে এত percent two percent one percent five percent ten percent যখন ডাউন হবে প্রাইস তখন যেন আমার এটা সেল হয়ে যায় আর উপরে আমার এটা বারো ডলার হলে যেন সেল হয় তো এইটা হচ্ছে যদি আপনি করেন তাহলে আপনার লসের সম্ভাবনা কম থাকবে স্টপ লস কী করে বসায় এই সংক্রান্ত একটা ভিডিও আমি দিয়ে দিব ভবিষ্যতে এবং আপনারা এটা মেনে চললে ক্ষতির সম্ভাবনা কম থাকবে এবং আশা করছি ক্রিপ্টো মার্কেটে এসে আপনার খুব বেশি হতাশ হতে হবে না তবে এখানে একটু মানে খুব বড় আশা করাটা থেকে একটু মানে পেছনে থাকবেন যতক্ষণ না আপনি খুব ভালো একজন ট্রেডার হয়ে উঠছেন একজন প্রফেশনাল ট্রেডার হয়ে উঠছেন আরেকটা বিষয় সেটা হচ্ছে যেটা আমি প্রথমে বলেছিলাম যে কোথা থেকে আপনারা বুঝবেন যে এই কয়েনটা ভালো এই টোকেনটা ভালো এই কারেন্সিটা ভালো এটাতে আমি ইনভেস্ট করতে পারি এখান থেকে আমার লাভ আসার সম্ভাবনা বেশি সেইটার জন্য আপনার যেটা দরকার হবে সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস তবে টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে গেলে আপনাকে কিছু সময় দিতে হবে বিভিন্ন কোর্স পাওয়া যায় আমার কাছেও কোর্স আছে আপনারা চাইলে টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্স আমার কাছ থেকে নিয়ে করতে পারেন আমি চেষ্টা করব খুবই খুবই কম প্রাইসে আপনাদেরকে কোর্সগুলো দেওয়ার আমি যে কোর্সটা করে টেকনিক্যাল অ্যানালাইসিস শিখেছি এবং ট্রেডিং শিখেছি সেই কোর্সটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমি যে প্রাইসে কিনেছি তার থেকে মাত্র নামমাত্র কোনো একটা প্রাইসে যদি আপনাদের আগ্রহ থাকে আমি দিয়ে দিতে পারবো আপনাদেরকে সেখান থেকে আপনারা টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে পারবেন এছাড়াও আমার চ্যানেলের সাথে যদি থাকেন আমি মাঝে মাঝেই টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে কিছু ভিডিও তৈরি করে পাবলিশ করব যেটা হচ্ছে আপনাদেরকে এই টেকনিক্যাল অ্যানালাইসিস শেখার জন্য সহযোগিতা করবে এবং এছাড়াও প্রথমে আপনি যখন আসছেন টেকনিক্যাল অ্যানালাইসিস যখন আপনি শেখেননি তখন আমার টেলিগ্রাম চ্যানেলে যদি আপনি যুক্ত হয়ে থাকেন আমার টেলিগ্রাম চ্যানেলে আমি কিছু কিছু মানে সাজেশন দেই কোনটা আপনি কিনবেন এখন আর কততে কিনবেন কততে সেল অর্ডার বসাবেন কততে স্টপ লস দিবেন এই ধরনের কিছু মানে আপডেট আমি দিই যেটা হচ্ছে আপনি যদি আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকেন তাহলে সেখান থেকে পাবেন এবং এবং সেখান থেকে নিয়ে আপনি হচ্ছে প্রাথমিক অবস্থায় ট্রেড মানে করতে পারবেন ছোট ছোট ট্রেডগুলো করতে পারবেন তো এই হচ্ছে মোটামুটি খুব সহজ করে আমি বোঝানোর চেষ্টা করলাম জানি না আপনাদের কতটা উপকার হবে আমি চেষ্টা করেছি একেবারে আমাদের স্বাভাবিক জীবনের সাথে মিলিয়ে আপনাদের আপনারা আমার জীবনে যেসব ঘটনা ঘটে সাধারণত সেসব ঘটনার সাথে মিলিয়ে আপনাদেরকে ট্রেডিং সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দেওয়ার জন্য এখন আপনাদের এটাতে কতটা উপকার হবে কি হবে না সেটা আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও আমি প্রায় নিয়ে আসবো সেই সেই সব ভিডিওর জন্য যদি আপনারা সেসব ভিডিও পেতে চান সবার আগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন